নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম গুলে তরকারির রেসিপি এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি চলুন দেখে নেওয়া যাক কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছোট এক চামচ গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটা মশলার সাথে একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো হলুদ আন্দাজ মতো নুন নুন ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী তবে এই তরকারিটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম বড় সাইজের তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ আমি দিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজটাও আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো রঙটা যাতে ভালো হয় সেই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পেস্ট এখানে আমি সামান্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর আদা রসুনের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে প্রায় দু চামচের মতো পেস্ট আছে সামান্য সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা ধরে বা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি সমস্ত মশলাটা আবারও অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব আমার বিয়ের পরে আমার শাশুড়ি মাকে এই রান্নাটা আমি করতে দেখেছি তো তার কাছেই শেখা আমার এই রান্নাটা তাই ভাবলাম আজ আপনাদের সাথে এই স্পেশাল রান্নাটা শেয়ার করে ফেলি মিনিট দুয়েকের জন্য আমি মশলাটা চাপা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নার একটাই বিশেষত্ব একটু ধৈর্য ধরে আপনাকে মশলাটা ভালো করে কষাতে হবে তবেই এর স্বাদ আপনি বুঝতে পারবেন খুব ভালো মতো মশলা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে ডিম ডিমটাকে মশলার সাথে খুব ভালো মতো কিন্তু কষাতে হবে আমি এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি ডিম দিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আরও মিনিট দুয়েক নেড়ে নেব ডিম দিয়ে কষানোর সময় যখন দেখবেন যে এরকম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে আসছে মশলাটা তখন বুঝতে হবে যে কষানো একদম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল আমি যে মগটা ব্যবহার করেছি সেই মগের এক মগ জল দিয়েছি আমি একটু বেশি করে জল দিতে হবে তার কারণ আলুটা সেদ্ধ হবে একটা চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে আরও মিনিট দশেক আমি হতে দেব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো রেসিপিটা হবে একদম শুকনো সেই জন্য ঝোল একদম শুকিয়ে ফেলতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ঝোল কিন্তু আমাদের অনেকটাই শুকিয়ে এসেছে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য নুন আমি গ্যাসের ফ্লেম অফ করে এই অবস্থাতেই নামিয়ে রাখলাম রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওয়ে